ওকে আমি স্ক্রিন রেকর্ডার শুরু করে দিলাম আশা করি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন একটু আমাকে বলেন তো আপনারা আজকে আমাদের ক্লাস কি YouTube ads campaign YouTube video ads campaign just YouTube ads campaign না ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখেন গতকাল গত ক্লাসে করাইছিলাম গুগল সার্চেস ক্যাম্পেইন আপনারা আমাকে বলেন তো কে কে গুগল সার্চেস ক্যাম্পেইনের হোমওয়ার্ক করেছেন কেউ তো হোমওয়ার্ক জমা দেননি কেউই তো হোমওয়ার্ক জমা দেননি আপনি তো আগেই বলছেন যাই হোক শোনেন আজকে আমাদের ইউটিউবের ইউটিউব ভিডিও এডস ক্যাম্পেইন আচ্ছা আমি আপনাদের দেখাই আপনারা আমাকে বলেন তো আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে কোনো ভিডিও দেখি সেই ভিডিও দেখার সময় কি আমাদের সামনে কোনো অ্যাডভার্টাইজ আসে বলেন এখানে কি কেউ ইউটিউবের ভিডিওতে সামনে আসে ভিডিওর মধ্যে আসে সাইডে আসে দুই তিন হ্যাঁ, জায়গায় হ্যাঁ, আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় আসে সাইডে আসে ভিডিওর শুরুতে আসে ভিডিওর মধ্যখানে আসে একটা ভিডিওতে দেখা যায় এক দুই তিন দশ সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড পরে পনেরো সেকেন্ড পরে দেখা যায় স্কিপ দেয়া যায় স্কিপ দেখায় আবার কোনো ভিডিও আছে স্কিপ দেওয়া যায় লাগে না অটোমেটিক দুই তিন মিনিট পরে দুই তিন সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে আপনার ভিডিওটা অটোমেটিকলি অ্যাডভার্টাইজটা চলে যায় এই যে অ্যাডভার্টাইজগুলোকে দেয়া যায় বা এই যে অ্যাডভার্টাইজগুলোকে দিতে হয় সেই অ্যাডভার্টাইজগুলোকে আপনার বলা হয় Google ads campaign Google video sorry YouTube video ads campaign সেই অ্যাডভার্টাইজগুলোকে কি বলে YouTube video ads campaign YouTube ভিডিওতে যে ক্যাম্পেইনটা দেয়া হয় অ্যাডসটা দেয়া হয় সেটাই হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এখনও আমাদের বাংলাদেশি মানুষের কাছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা এতটা জনপ্রিয়তা হয়নি বাট বহির্বিশ্বের মানুষের কাছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা খুবই জনপ্রিয় তবে আমাদের দেশের মানুষের কাছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন জনপ্রিয় হয়ে যাবে বেশ বেশ দেরি না এস এটা চলে আসবে বিকজ কারণ আমাদের দেশের মানুষ তো ডে বাই ডে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভিটিস বাড়াইতেছে এবং টিভির প্রতি অ্যাক্টিভিটিস কমাইতেছে দেখেন আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যেই টিভি আছে বাট আমার রুমের টিভিটা কী হয় জানেন টিভিটা চালানোর অভাবের কারণে টিভিটার কালার ডিসপ্লে ডিস হয়ে যায় কীরকম একটা মান্দা কালার হয়ে যায় শুধু টিভি ছাড়ার অভাবে কারণ আমরা কেউ টিভি ছাড়ি না শুধু খেলা হইলে যদি বাংলাদেশের খেলা হয় জাস্ট বাংলাদেশের খেলা হয় তাইলে টিভিটা অন হয় আর না অন্যথায় টিভিটা অন হয় না তাও খুব কম কথা বুঝতে পারছেন বাদবাকি আমাদের যত ধরনের প্রয়োজনীয়তা সব আমরা এই মোবাইলে বা ল্যাপটপে এগুলাই সাইরে ফেলে তো সে দ্যাট মানুষ এইরকম ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভিটিস বাড়তেছে এবং আরও বাড়বে আরও বাড়বে একটা সময় মানুষ দেখবেন টিভির প্রতি আকৃষ্টতা একদম হারিয়েই ফেলবে কোম্পানিগুলো কি করছে কোম্পানিগুলো চিন্তা করতেছে তার ব্যান্ড অ্যাওয়ারনেস মানে তার প্রোডাক্টকে সেলের জন্য বা প্রোডাক্টের পরিচিতির জন্য তাকে একটা মানে নতুন একটা ফোন দিয়ে অবলম্বন করছে সে নতুন একটা চিন্তাধারা নিয়ে আসছে সেই চিন্তাধারাটা হচ্ছে সে তো সে চিন্তাধারা করতেছে এই জিনিসটাই যে কিভাবে মানুষের কাছে পৌঁছা যায় সেই চিন্তা থেকে সে কী করছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে তারপরে একটা ওয়েবসাইটের সাথে সে এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে তারপরে সেই চ্যানেলটাকে গুগলের সাথে চ্যানেলের ভিডিওটা গুগলের সাথে ক্যাম্পেইন দিয়ে দিছে তার এই ওয়েবসাইটটাকে পরিচিতের জন্য তার প্রোডাক্টটাকে সেলের জন্য ঠিক আছে এটা ডে বাই ডে বাড়তেছে এবং বাড়বে সো অ্যাট দ্য একটা সময় আসবে যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ যে যত বেশি পারে তার হাতেই কাজ সবচেয়ে বেশি থাকবে এজন্য আপনারা গুগল অ্যাডস ক্যাম্পেইনের প্রতি আপনারা খুব বেশি যত্নবান হন Google search ads YouTube ads campaign তারপরে YouTube Google display ads campaign banner ads campaign এগুলার প্রতি আপনারা কী করুন একটু যত্নবান হন একটু সতর্ক হন সোশ্যাল মিডিয়ার কাজে অদূর ভবিষ্যতে খুব একটা থাকবে বলে আমার মনে হচ্ছে না কথা বুঝতে পারছেন যাই হোক আমরা এখন প্রশ্ন হচ্ছে গুগল এডস ক্যাম্পেইনে আমরা প্রথমে আমাদের এডস ক্যাম্পেইনে ঢুকি সাইন ইনে ক্লিক করলে ঢুকে যাইমু আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের স্টার্ট নাও ক্লিক করতে হইব যাই হোক আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকি তার আগে আমরা বলি আমরা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইনের সরি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব। যখন আমরা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব তখন আমাদের বায়ারের কাছ থেকে কী কী নিতে হইব বায়ারের কাছ থেকে নিতে হইব আমাদের কয়েকটা জিনিস নিতে হবে একটা নিতে হবে আপনার যে বায়ারের কাজ করবেন সে বায়ারের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং যে ভিডিওটা দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করবেন সেই ভিডিওটা তার চ্যানেলে থাকতে হবে এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনার তার একটা ওয়েবসাইট থাকতে হবে অথবা তার একটা ল্যান্ডিং পেজ থাকতে হবে অথবা তার অর্থাৎ সে একটা লিঙ্ক দিতে হবে যে লিঙ্কটাতে মানুষকে ভিজিট করাইতে চায় যেখানে সে অডিয়েন্স নিতে চায় অর্থাৎ সে ইডিয়াটস ক্যাম্পেইনের রেজাল্ট যেখানে নিতে চায় সেরকম একটা জায়গা লাগবে তিন নম্বর লাগবে তার কিছু কিওয়ার্ড দিবে সে তার কাছ থেকে কিছু কিওয়ার্ড নিতে হবে যদি না দে তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে হবে চার নাম্বার হচ্ছে তার একটা এডস ক্যাম্পেইনের অ্যাকাউন্ট লাগবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে এটা হচ্ছে চার নাম্বার অবশ্যই গুগলের একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে আমি আবারও বলতেছি ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করতে হলে প্রথম নাম্বার হচ্ছে বায়ারের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সে অ্যাডস ক্যাম্পেইন করতে চায় সেই অ্যাডস ভিডিওটা আপলোড থাকতে হবে দুই নাম্বার হচ্ছে বায়ারের একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বা এমন একটা লিঙ্ক থাকতে হবে যেখানে সে কী করতে চায় বায়ারকে মানুষকে যে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে ভিজিট করাইতে চায় তিন নাম্বার হচ্ছে তারকে কিছু কিওয়ার্ড দিতে হবে অথবা নিজে মেক করতে হবে কিয়ার চার নাম্বার হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন কাজ করতে পারবেন অন্যথায় আপনি কাজ করতে পারবেন না আমি কি আপনাদের বুঝাইতে পারছি এতটুকু যতটুকু আলোচনা করছি এতটুকু আপনাদের আমি বুঝাইতে পারছি আরেকবার বলবো আচ্ছা একদম ওই ড্রাইভে লিখি আমি তাইলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা নিউ আসলাম লোডিং হয়েছে নিউ নিউ পরে ডক্স তাহলে আমাদের কি করতে হইব এখানে আমরা লিখলাম YouTube ads campaign C A M P A I G YouTube ads campaign আচ্ছা ইউটিউব এডস ক্যাম্পেইনের জন্য আপনাকে কি করতে হবে এক নাম্বার হচ্ছে আপনাকে বায়ের কাছ থেকে কী কী আনতে হবে এক নাম্বার হচ্ছে গুগল এডস অ্যাকাউন্ট দুই নাম্বার হচ্ছে ইউটিউব চ্যানেল উইথ ভিডিও মানে তার একটা ভিডিও আনতে হবে যেটা কি আছে চ্যানেলে আছে তিন নাম্বার হচ্ছে কিওয়ার্ড সাইন নাম্বার হচ্ছে website link or website link or traffic visitor link মানে হয় ওয়েবসাইট লাগবে না হয় ট্রাফিক ভিজিটর লিঙ্ক লাগবে যেখানে ট্রাফিকরা কি করবে ভ্রমণ করবে মানে এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে ভিজিট করাইবে চার নাম্বার কি লাগবে টার্গেটেড লোকেশন পাঁচ নাম্বার কি লাগবে এইচ ছয় নাম্বার লাগবে পাঁচ নাম্বার লাগবে টার্গেটেড লোকেশন ছয় নাম্বার লাগবে এজ সাত নাম্বার লাগবে household income household income বুঝেননি আপনারা নয় নাম্বার লাগবে জি স্যার সবার গড় আয় গড় আয় টোটাল বাজেট হাউজহোল্ড ইনকাম এখানে এখানে অনেকের জন্যই পরিচিত না আমাদের বাংলাদেশে হাউজহোল্ড ইনকামটা এভাবে মানে ম্যান্ডাটরি না বা এটা বেশ একটা আমাদের কাছে পরিচিত না এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে হাউজহোল্ড ইনকামটা ওইভাবে ধরে নিয়ে আসা হয় না সরকারিভাবে সেটাকেও এভাবে শক্তিশালী করা হয়নি কিন্তু হাউজহোল্ড ইনকাম বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে হাউজুল ইনকাম খুব গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে এবং অন্যান্য দেশের মধ্যে তার ইনকাম সোর্সের উপরে তার তার জীবনমানের অবস্থা এবং ট্যাক্স সরকারি ট্যাক্স নির্ধারণ করে রাখা আছে কথা বুঝতে পারছেন সো দ্যাট এটা বাইরের কাছে বলতে হয় যে আমার হাউজুল ইনকাম আপনাকে দিয়ে মানে আপনার ম্যান্ডাটরি হচ্ছে প্রথম চারটি প্রথম চারটি হচ্ছে আপনার ম্যান্ডাটরি এগুলা লাগবেই আর পরবর্তী যেগুলা দিছি এগুলা হচ্ছে কোনো কোনো বায়ার কখনো চায় ঠিক আছে এই যে পাঁচ ছয় সাত এগুলা কোনো কোনো সময় বায়ার চায় এই বায়ার যদি আলাদাভাবে চায় আপনি তাকে বলবেন যে আপনার কি এরকম কোনো মনের ইচ্ছা আছে কার মাইক্রোফোন অন করা আপনার এরকম মনের ইচ্ছা আছে যে ইচ্ছা থেকে আপনি এভাবে দিতে চান বা আপনার এরকম কোনো টার্গেটেড অডিয়েন্স আছে কি না সেগুলো যদি বায়ার বলে তাহলে বায়ারের কাছ থেকে নিবেন আর না বললে বা বায়ারকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে জেনে নেবেন আর অবশ্যই একটা বিষয় জানতে হবে আপনাকে টোটাল বাজেটটা অবশ্যই তো জানতে হবে টোটাল বাজেট না জানলে আপনি কিভাবে করবেন দেখেন একটা বিষয় আপনারা এখানে আমি বলে দিই ক্যাম্পেইন শুরু করলে বুঝবেন আরও আমরা যখন সার্চেস ক্যাম্পেইনের কাজ করছিলাম তখন আমাদের একটা জিনিস ছিল যে ডেইলি বাজেট মানে প্রতিদিনকের বাজেট আমরা সেট করে দিতে পারতাম কিন্তু ইউটিউব এডস ক্যাম্পেইনের বাজেটের ক্ষেত্রে বা ইউটিউব এডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের ডেইলি বাজেট দেওয়া লাগে না আমাদের টোটাল বাজেটটা দিলে হয় এখন আমরা আসি তাহলে আমরা কি করলাম গুগলের অ্যাডস অ্যাকাউন্টে ঢুকলাম গুগলের অ্যাডস অ্যাকাউন্টে ঢুকার পরে আমরা নিউতে ক্লিক করব প্লাসে ক্লিক করব নিউ ক্যাম্পেইন ক্লিক করব ঠিক আছে নিউ ক্যাম্পেইন ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখবেন একটু ওয়েট করেন একটু অপেক্ষা করুন আচ্ছা দেখেন এই ইন্টারফেসটা আমি গত ক্লাসে সার্চার্স ক্যাম্পেইনের ক্লাস করানোর জন্য দুইটা ক্লাস নিয়েছিলাম তার প্রথম ক্লাসে আমি এই জায়গাটা বুঝিয়ে দিছি আজকে আমাদের হচ্ছে কি দুইটা আমাদের ইউটিউবার্স ক্যাম্পেইনের ক্লাস করাইব আমাদের ইউটিউবার্স ক্যাম্পেইনের ক্লাস হচ্ছে বা এডস ক্যাম্পেইনের সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে স্কিপেবল এডস আর একটা হচ্ছে non skippable ads YouTube ads ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাডস কয়টা দুইটা একটা হচ্ছে কি স্কিপেবল অ্যাডস এবং আরেকটা হচ্ছে non skippable ads skippable ads হচ্ছে যদি বায়ারের ভিডিওটা আপনার দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের বেশি বড় হয় অর্থাৎ একটু লম্বা ভিডিও হয় সেটা হচ্ছে দশ পনেরো সেকেন্ডের বেশি যদি পনেরো সেকেন্ডের চেয়ে বড় ভিডিও হয় সেই ভিডিওটা আপনার যদি এডস ক্যাম্পেইনের সাথে যুক্ত করে দিতে হয় তাহলে সেটাকে বলা হয় স্কিপেবল অ্যাডস আর যদি আপনার 10 সেকেন্ডের কম ছোটো ভিডিও যদি দিয়ে বায়ার যদি অ্যাডভার্টাইজ দিতে চায় তাহলে সেটাকে নন স্কিপেবল অ্যাড বলে আমরা স্কিপেবল অ্যাডের কাজ করি আর নন স্কিপেবল অ্যাডের কাজ করি এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা এই ক্ষেত্রে সিলেক্ট করব কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ বার্ন ব্রান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব brand awareness and reach select করার পরে আজকে আমাদের কাজ হচ্ছে স্কিপেবলেটসের কাজ ক্লাস করব। তো আচ্ছা দেখ আমরা ব্রান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচে ক্লিক করার পরে আরও দুইটা অপশন আসছে দুইটা অপশন আছে একটা অপশন আছে ডিসপ্লে অ্যাডস আর একটা অপশন আছে ভিডিও অ্যাডস হ্যাঁ আজকে যেহেতু আমরা ইউটিউবের ভিডিও যখন অ্যাডস দিব তখন আমাদের ভিডিও দিয়ে অ্যাডস দিতে হয় এজন্য আমরা সিলেক্ট করব ভিডিওটা ঠিক আছে আমরা ওই সময় সিলেক্ট করব কি ভিডিওটা এই যে এই জায়গার মধ্যে আপনার দেয়াই আছে ভিডিওটা বলা আছে কীভাবে বলা আছে video reach viewers on YouTube and get conversion আমাদের অ্যাডভার্টাইজটা ভিউয়ার্স যারা ইউটিউবের ভিউয়ার্স আছে তাদের কাছে আমাদের অ্যাডভার্টাইজটা পৌঁছে দিই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তিনটে অপশন আছে দেখেন এখানে তিনটে অপশন আছে একটা অপশন হচ্ছে আপনার ভিডিও রিচ ক্যাম্পেইন কী লেখা আছে get more reach for your budget with bumper ads skippable in stream stream ads or non skippable in stream ads এখন দেখেন আমরা আমাদের বলছে যে আমরা ভিডিওর রিচ ক্যাম্পেইন বা ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের যে বাজেটটা আমরা ফিক্সড করব। সেই বাজেটের মাধ্যমে আমরা কি দিতে পারি বাম্পার এডস দিতে পারি স্কিপেবল এডস দিতে পারি নন স্কিপেবল এডস দিতে পারি ভিডিও স্ট্রিম এডস দিতে পারি এগুলো আমরা দিতে পারি ঠিক আছে দুই নাম্বার অপশনটা কি বলছে দুই নাম্বার অপশনটা বলছে ad sequence tell your story by showing ads in particular sequence to individual viewers with skippable in stream ads non skippable in stream ads bumper ads or আচ্ছা এটা আমাদের জন্য প্রয়োজন নাই তারপরে হচ্ছে অডিও হ্যাঁ reach your audience with their listening on YouTube with মানে অডিওর মাধ্যমে আমাদের এটা পৌঁছাই আমরা কি করব আমাদের যে কোনো ক্যাম্পেইনের জন্য আমরা এইটা ফিক্সড করব ভিডিও রিচ ক্যাম্পেইন এটাই হচ্ছে আমাদের মূল ঠিক আছে আমরা ভিডিও রিচ ক্যাম্পেইনটা সেট আপ করবো এটা অলরেডি সেট আপ আছে এটাতে আর আমাদের কিছু করার প্রয়োজন নাই আমরা নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে দেখেন select the ways you did like to reach your goal এখন আমরা এখানে কি করব গোল সেট আপ করবো গোল সেট আপটা দেখেন আপনারা কিভাবে আছে এই জায়গার মধ্যে দেখেন এখানে লেখা আছে কি এখানে লেখা আছে efficient reach bumper skippable stream আমাদের এইটাই হচ্ছে মূল কাজ নন স্কিপেবল স্ট্রিম যখন আমরা নন স্কিপেবল অ্যাড করব তখন আমরা এইটা কাজ করব। যখন আমরা নন স্কিপেবল অ্যাড করব তখন আমরা এইটার কাজ করব। কিন্তু এখন আমরা হচ্ছে কি স্কিপেবল অ্যাডস করতেছি এই জন্য আমরা এইটা সিলেক্ট করে আছে এটাই দিয়ে দিব আর টার্গেট ফ্রিকোয়েন্স এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই তারপরে দিলাম কি কন্টিনিউ এখন তার নিচে কিচ্ছু নাই দিলাম কন্টিনিউ যদি আপনাদের আরও পেজ থাকে সেগুলা দিবেন তবে এখন কন্টিনিউ দেওয়ার পরে সেগুলো আসবে দিলাম কন্টিনিউ নেক্সট আসতে আসতে ইয়া আচ্ছা আসছে আমাদের নতুন ইন্টারফেস ওকে দেখেন এই জায়গার মধ্যে আসার পরে আমরা দেখব অনেক কিছু এখানে আছে আমাদের মূল কাজ এখান থেকে শুরু এই যে দেখেন এই জায়গার মধ্যে আছে অনেক কিছু এই যে আছে brand awareness and reach campaign এইটা আমাদের কোনো নাড়াচাড়ার প্রয়োজন নাই এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে ওকে এখানে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা এখান থেকে কাজ শুরু করব ক্যাম্পেইন নেম আমরা এখন কাজ করব কি ক্যাম্পেইন নেম একটা ক্যাম্পেইনের নাম দিব এই যে দেখেন ক্যাম্পেইন নেম আছে এখান থেকে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিব ক্যাম্পেইনের নাম কি দিব মনে করেন আমরা দিব ইউটিউব স্কিপেবল অ্যাডস আমাদের ক্যাম্পেইন নাম YouTube skip skippable ads skippable ads হ্যাঁ ইউটিউব স্কিপেবল অ্যাডস সেটা হচ্ছে আমাদের কি ক্যাম্পেইন নেম আপনি ক্যাম্পেইন নেম আরও লম্বা করে দিতে পারবেন এখানে একশো আঠাশটা ক্যারেক্টার মানে একশো আঠাশটা অক্ষর লেখা আপনি একশো আঠাশটা অক্ষর লেখা স্কিপেবল অ্যাড দিতে পারবেন আমি বিশটা লিখছি আমার এখানে কোনো সমস্যা নাই আচ্ছা বিড স্ট্র্যাটেজি দেখেন এখানে আসছে বিড স্ট্র্যাটেজি বিড স্ট্র্যাটেজিটা এখানে ইউটিউবে কোনো কিছু করা যায় না সিপিএম যেটারে বলে কস্ট পার মিলিয়ন এটা মানে অথেন্টিকভাবে দেখে এটাকে কোনো নাড়াছাড়া করা যায় না এখানে কি লেখছে দেখেন the following bid strategy are not available in the campaign maximum কা CPV viewable CPM targeted CPM maximise conversion maximise conversion value target অর্ডস এটা নাড়াচাড়া করতে পারবেন না সে যেভাবে বসাই দিছে এইভাবেই থাকবে আচ্ছা তারপরে আসেন বাজেট দেখেন এখানে বাজেট দেয়া আছে আমরা বাজেট দিব দেখেন বাজেটটা কি আমরা আগেই জানি বাজেটটা হচ্ছে আমাদের কত টাকা এইটা হচ্ছে আমাদের বাজেট এখানে আমরা যখন সার্চেস ক্যাম্পেইনের ক্লাস করছিলাম তখন আমরা কিন্তু একটা কাজ করছিলাম কি ডেইলি বাজেটটা আমরা বসাই দিছিলাম কিন্তু এই জায়গার মধ্যে আমরা ডেইলি বাজেট না দিয়ে দিব টোটাল বাজেট অর্থাৎ আমরা যে টোটাল কত টাকা খরচ করব এই জায়গাটা আমরা বসাই দিব ঠিক আছে আমরা মনে করেন আমরা টোটাল পঞ্চাশ ডলার খরচ করব আমরা টোটাল পঞ্চাশ ডলার খরচ করব এখানে বায়ারকে বলবেন আপনি ডেইলি বাজেট কত আপনার এই জায়গার মধ্যে বায়ারকে জিজ্ঞাসা করতে হইব ডেইলি বাজেট কত এই যে না টোটাল বাজেট ডেইলি বাজেট নয় সরি টোটাল বাজেট করতে হয় এটা বায়ারকে জিজ্ঞেস করতে হইব কারণ বায়ারের কাছ থেকে যদি আপনি টোটাল বাজেটটা না জানেন তাহলে তাকে বসাই দিতে পারবেন না ক্যাম্পেইন নামটা এটা কোনো কোথাও পাওয়া লাগবে না ক্যাম্পেইন নামটা হচ্ছে আপনার এই যে নাম দিয়েছেন এটা শুধু আপনি দেখার জন্য এটা হচ্ছে স্কিপেবল এডস ক্যাম্পেইন এভাবে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আর যদি বায়ার বলে কোনো একটা নাম দেওয়ার জন্য অথবা বায়ারের যে ওয়েবসাইটের কাজ করবেন যে ওয়েবসাইটটাকে ক্যাম্পেইনে দিবেন ওয়েবসাইট কিভাবে ক্যাম্পেইনে দিবেন সেটা আসতেছে পিছনে যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটে একটা নাম থাকবে বায়ারের একটা নাম থাকবে অথবা বায়ারের নিজস্ব পার্সোনাল যে নাম থাকবে সেই বায়ারের নাম দিতে পারেন বা বায়ারের ওয়েবসাইটে যে কোম্পানি আছে কোম্পানির নাম দিতে পারেন অথবা এইভাবে ইউটিউব স্ক্রিপেবল অ্যাডস এই নাম দিতে পারেন অর্থাৎ নামটা এখানে মূল ফ্যাক্টর না কোন নাম দিলেন এটা বিষয় না নামটা দিবেন আপনি ওই ক্ষেত্রে যাতে আপনি পরবর্তীতে চিনতে পারেন মনে করেন আপনি দশজন বায়ারের কাজ একসাথে করতেছেন এখন কোন বায়ারের এডস কোনটা দিছেন এখন এটা যদি আপনি না বুঝেন তাহলে কি অথবা আপনি কাজ করতেছেন কি সার্চ এডস ক্যাম্পেইনের কাজ করতেছেন আপনি ব্যাম্পার এডস ক্যাম্পেইনের কাজ করতেছেন আপনি ব্যানার এডস ক্যাম্পেইনের কাজ করতেছেন সাথে আপনি ইউটিউব এডস ক্যাম্পেইনেরও কাজ করতেছেন তাহলে এই যে আপনি চারটার ক্যাটাগরির চারটা এডস ক্যাম্পেইনের কাজ করতেছেন কোনটা কোন কাজ কোন এডস ক্যাম্পেইনের কাজ সেটা যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি ফেস লাগাই দিবেন এই জন্য নামটা এইভাবে দিবেন আপনার যাতে মনে থাকে ওকে গুড আচ্ছা আসেন তাহলে আমার ডেইলি আমার টোটাল বাজেট হচ্ছে পঞ্চাশ ডলার স্টার্ট ডেট আমি কোন দিন থেকে শুরু করব মনে করেন আমি একত্রিশ থেকে শুরু করব আর আমাদের কাজ গিয়ে শেষ করব আমরা মনে করেন পাঁচ তারিখ এই যে নভেম্বরের ফার্স্ট তারিখ তাহলে কয় দিন হইল ছয় দিন হইল প্রতিদিন আট দশমিক তিন তিন ডলার কাটবে মানে আট টাকা তেত্রিশ পয়সা কাটবে এখানে দেখেন ডান পাশে একটা জিনিস দেখেন একটা বিষয় দেখেন আপনি এই যে দেখেন আমি যদি তাকে এই টাকাটা দেই তাহলে সে আমাকে বলছে এভারেজ একটা রেজাল্ট বলছে এটা কমবে কারণ এটা আমরা যখন আর সেটা বাড়াইবো তখন এটা কমবে দেখেন আমাদের একটা বাড়াইছে based on your campaign settings but not your budget or bid এখন পর্যন্ত আপনি বিট বাজেট এগুলো সিট করেননি বিটও দেননি বিট বাজেট বিট বিট মানে আপনারা সামনে গিয়ে দেখবেন এইটা দেননি কিন্তু এখন পর্যন্ত আমরা যে রেজাল্ট দিচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে আপনার এই অবস্থায় যদি তাকে তাহলে আপনার ক্যাম্পেইনটা সাতানব্বই মিলিয়ন মানুষের কাছে কি করবে ইমপ্রেশন করবে আচ্ছা এখন ইমপ্রেশন কী ইমপ্রেশন কি আমরা অনেকেই বুঝি আবার অনেকে ঝামেলার মধ্যে ফিরে যাই তারপরে আমি ইমপ্রেশনটা বুঝাচ্ছি ইমপ্রেশনটা এই যে আমি ইউটিউবের মধ্যে ঢুকলাম একটু সময় দেন ঢুকতে সময় দেন এই যে আমি ইউটিউবের মধ্যে ঢুকলাম এই যে ঢুকার পরে আমরা বিভিন্ন ধরনের এই যে ভিডিওগুলো এখানে বিভিন্ন তামনিল আমাদের চোখের সামনে আসছে না এই তামনিলগুলো এইভাবে যে আমরা স্ক্রল করতেছি এবং আমাদের চোখের সামনে আসতেছে এগুলাই হচ্ছে ইমপ্রেশন এগুলার প্রত্যেকটাতে ইমপ্রেশন যাচ্ছে আমরা ইমপ্রেশন এটা প্রত্যেকেই একটা করে ইমপ্রেশন পাচ্ছে কিন্তু যখন এই যে আমরা কারসরটা এখানে রাখবো বা এই যে রাখলাম বা এই জায়গাতে রাখার কারণে যদি ভিডিওটা পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড চলে ভিডিওটা যদি কিছু সময় এখানে কাজ করে বা চলে তাহলে সেটাকে বলা হয় ভিউ যেমন <coughs> হ্যাঁ বলেন কার কিছু বলবেন কেউ কিছু বলবেন ঠিক আছে এগুলা হচ্ছে ইমপ্রেশন এই যে প্রত্যেকটা আমার চোখের সামনে আসতেছে না এগুলাতে প্রত্যেকটাতে কি যাচ্ছে ইমপ্রেশন যাচ্ছে তাহলে আমি ইমপ্রেশন বুঝলাম আর যখন আমরা সর্বনিম্ন পাঁচ সেকেন্ড একটা ভিডিও কেউ দেখে তখন সেটা বলা হয় ভিউ ওকে আমরা আরও সামনে যাই নেটওয়ার্ক নেটওয়ার্ক কি আমরা দেখি নেটওয়ার্ক হচ্ছে ইউটিউবের বিভিন্ন নেটওয়ার্ক আছে পার্টনার আছে যেমন টিউব বাড্ডি আছে টিউব আছে তারপরে অ্যাপল মিউজিক আছে এগুলো আছে বিভিন্ন গুগলের আরও এভাবে ভিডিও চালানোর জন্য গুগলের বিভিন্ন সাইট আছে যে সাইটগুলোতে আরও কিছু আমরা মনে করেন অনেক ধরনের সাইট মানুষ সার্চ করেও দেখে সেখানে ভিডিও দেখে আমরা চাচ্ছি না আপনি যদি চান সেগুলো তাহলে দিবেন আর যদি না চান তাহলে video partner on the display network এগুলো অফ করে দিবেন কারণ এটাতে আমার দরকার নাই ঠিক আছে এখানে তার আমার অটোমেটিকলি দিয়ে দিছে ইউটিউব সার্চ রেজাল্ট আমার এটা ইউটিউব সার্চ রেজাল্টে আসবে না just YouTube video ads can ads can appear on YouTube videos channel পে pages and the YouTube home page দেখেন ইউটিউব হোম পেজের মধ্যে দেখা যাবে আর দেখা যাবে কোথায় ইউটিউব ভিডিওর মাধ্যমে আমার এই এডসটা দেখাইবে সো দ্যাট আমাকে এখানে কি করতে হবে না অন্য কোথাও দেখাইবে না আমি সার্চের মধ্যে আমাকে পাওয়া যাবে না এইটা দিলে বিভিন্ন যে ইউটিউবের বিভিন্ন আপনার সাইট আছে বিভিন্ন পার্টনার আছে আপনার সেই পার্টনারগুলোতে দেখাইবে কিন্তু আমার এই পার্টনারগুলোর প্রয়োজন নাই শুধু আমার ইউটিউবে প্রয়োজন এই জন্যই আমি ইউটিউবে দিচ্ছি ওকে তারপরে আসেন তারপরে আসেন লোকেশন লোকেশন তো আমরা গতদিন বুঝছি আজকে আবারও বুঝছি আমাদের লোকেশনটা হচ্ছে পৃথিবীর যে কানে বায়ার বলবে আমার লোকেশনটা দেওয়ার জন্য অথবা আপনি যদি নিজেই মনে করেন আপনি বললেন আপনার নিজে ক্যাম্পেইন দিবেন অথবা আপনি বললেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে চান তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিতেই হবে আর যদি অন্য জায়গায় দেন যেমন আমরা লোকেশন দিব মনে করেন ইউএসএ আমরা এন্টার এনাদার লোকেশন আমরা ইউএসএ দিলাম ইউএসএ এই জায়গা থেকে লেখমো আমরা ইউএসএ ইউএসএ লিখলে আসবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখানে আসবে দেখবেন একটু সময় ওয়েট করেন এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি আমরা ইউনাইটেড স্টেট দিলাম এর সাথে যদি আরও দেশ দিতে চাই সাথে যদি বাংলাদেশ দিতে চাই তাহলে বাংলাদেশ লিখবো আমরা যদি চাই যে স্টেট ইউনাইটেড স্টেটের সাথে আমরা বাংলাদেশের মানুষও চাই তাহলে বাংলাদেশ দিলাম যদি আমরা চাই ইউকের মানুষ মনে করেন ইউনাইটেড কিংডম যেটাকে আমরা ইংল্যান্ড বলি এবং লন্ডন বলি সেটাতে আমরা ইউকে দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম এখন দেখেন আমরা আগে দেখছিলাম সাতানব্বই মিলিয়ন মানুষ আমাদের ক্যাম্পেইনটা দেখবে কিন্তু আমরা যখন দেখেন আমরা লোকেশন সিলেক্ট করে দিছি তখন আমাদের এডসটার ইমপ্রেশন কমে আসছে ইমপ্রেশন চুয়াল্লিশ মিলিয়ন ইমপ্রেশনের মধ্যে চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ভালো করার চেষ্টা করেন আর একটু ভালো করার চেষ্টা করেন পারবেন আমার বিশ্বাস আপনি পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন দেখেন যদি আমি বলি না লোকেশনটা এখান থেকে উঠাই দিব তাহলে এই জায়গাতে কেটবো এখান থেকে কাটবো এই যে আমরা লোকেশনটা কাইটা দিলাম শুধু বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ যদি দেন তাহলে শুধু বাংলাদেশ লোকেশন যদি দেন তাহলে কই কাটবে এই যে তেতাল্লিশ মিলিয়ন মানুষের কাছে আমার ইমপ্রেশন করবে এটা তেতাল্লিশ মিলিয়ন মানুষের কাছে ওকে এখানে আবার যে রেজাল্টটা দিচ্ছে এটা যে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এটা কিন্তু বলা যায় না হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এখানে বলা যায় না কারণ আমার এখানে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কমতেও পারে ঠিক আছে এটা কমবে কারণ আমরা যখন এটা সিলেক্ট করবো এখন আসেন আসেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা বাংলাদেশে যেহেতু ক্যাম্পেইনটা সিলেক্ট করবো না বাংলাদেশ না আমি এই যে আমরা হাউসহোল্ড ইনকাম এটা দেখানোর জন্য আমাদের ইউএসএ লাগবে ঠিক আছে আমরা ইউএসএই ইনকামটা দিচ্ছি মনে করেন ইউএসএ দিলাম ইউএসএই তাক এখন দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কী দিব আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম মনে করেন বেঙ্গলি দিলাম হ্যাঁ তারপরে দিব আমরা কি ইংলিশ দিলাম ইএনজি এল এস ইংলিশ দিলাম এই যে ইংলিশ দিলাম তারপরে চাইলে আমরা আরও দিতে পারি স্প্যানিশ দিতে পারি আমরা চাইলে কি দিতে পারি স্প্যানিশও স্প্যানিশও আছে স্প্যানিশ দিলাম স্প্যানিশ দিতে পারি পর্তুগিজ দিতে পারি স্প্যানিশ আছে পর্তুগিজও যদি দেই তাহলে পর্তুগিজও আসবে ঠিক আছে আপনি যখন এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন এই যে দেখেন ইমপ্রেশন নাইন বি প্লাস মানে আপনার ইমপ্রেশনটা কমে আসছে ঠিক আছে তারপরে আসেন content exclusions define where you ads can show আচ্ছা inventory type inventory type inventory টাইপটা হচ্ছে এই যে দেখেন ইনভেন্টরি টাইপটা হচ্ছে আমাদের এই এডসটা কোন আকারে দেখাইতে চান মানে খুব দ্রুত আকারে এডসটা দেখাইতে চান নাকি স্লো আকারে এডসটা দেখাইতে চান যদি দ্রুত আকারে এডসটা দেখাইতে চান তাহলে আপনি এই যে লিমিটেড ইনভেন্টরি এটা দেওয়া লাগবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজটার কথা তাদেরকে জিজ্ঞেস করা লাগবে তবে হ্যাঁ ইউএসএ ক্ষেত্রে যদি অনেক সময় বায়ার হয় ইউএসএর আমরা কিছু মানুষের ক্ষেত্রে যখন তার লোকেশন জিজ্ঞেস করব। তখন আমাদের একটা জিনিস আসলে বুঝে নেওয়াই ভালো যে আমাদের এই লোকেশনের মানুষগুলো কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে কথা বলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে এটা আসলে আমাদের মধ্যে বুঝে নেয় ভালো কারণ এখানে আমরা তাকে যদি প্রশ্ন করি তাহলে সে তো অবশ্যই বলবে তবে অনেক বাইরে আছে অনেক সময় এটা নিয়ে মানে হাউদুস করে তবে প্রশ্ন করব আমরা সে যদি বলতে একটু দ্বিধাবোধ করে অথবা অনেক সময় আছে বায়ার আপনাকে অর্ডার দিয়ে চলে গেল কিছু বলল না হ্যাঁ তখন আপনি বায়ারের প্রোফাইল দেখবেন তারপরে তার ওয়েবসাইট দেখবেন ওয়েবসাইট দেখে তার ওয়েবসাইটের লোকেশন দেখবেন আপনি সে অনুযায়ী সে যদি আপনাকে কোনো ইনফরমেশন না দেয় আপনি সে অনুযায়ী তাকে একটা ক্যাম্পেইন রেডি করে দিয়ে দিবেন আচ্ছা এক্সপেন্ডেড ইনভেন্টরি দেখেন এক্সপেন্ডেড ইনভেন্টরিটা হচ্ছে এক্সপেন্ডেড ইনভেন্টরিটা আপনি খুব স্লো যদি ক্যাম্পেইনটা দেখাইতে চান অর্থাৎ যে ভিডিওটা আপনার এডে দিবেন সেই ভিডিওটা যদি আপনি খুব স্লো দিতে চান তাহলে এই জায়গার মধ্যে আপনি সেট করে দিবেন আচ্ছা খুব ফাস্ট আপনি যদি বলেন খুব ফাস্ট দিতে চান এইটা দিবেন তবে আমাদের খুব ফাস্টও না খুব স্লো না আমরা হচ্ছি মিডিয়াম গতিতে অর্থাৎ মধ্যম পন্থায় আমাদের অ্যাডভার্টাইজটা চলবে এটা এই জন্য এটা অটোমেটিকলি সেট আপ দেয়াই রাখছে আপনি যদি চান এটা সেট করে দিতে পারবেন না চাইলে এটা সেটা এটা অটোমেটিক দেওয়া থাকে এইভাবে দিবেন ওকে তারপরে একটা জিনিস আপনি করতে পারবেন compare inventory types and compare inventory টাইপের মধ্যে একটা জিনিস আপনারা দেখতে পারেন দেখেন এখানে আমরা যেটা লাল দাগ দেখবো ওই লাল দাগটা হচ্ছে আমাদের কি আমাদের ডিসলাইক আছে দেখেন light profane profanity use in a non helpful comedic or artistic way এগুলা দেখেন তিনটাই সবুজ আছে এখানে দুইটা সবুজ আছে একটা এক্স এক্সক্লুড আছে দেখেন এগুলা কোনগুলা কোন জায়গায় এক্সক্লুড আছে এগুলা সব আছে এজন্য আমরা সবসময় কি করব আমাদের এই যে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি এখানে স্ট্যান্ডার্ড শব্দটা এই জায়গার মধ্যে বলেই দিছে রিকমেন্ডেড সে তারা আমাদেরকে ইউটিউব বা গুগল রিকমেন্ডেড করছে যে আমরা এইটা দেওয়ার জন্য মিডলটা দেওয়ার জন্য আমরা প্রথমটা অথবা সেটা না দেই আমরা মিডলটা দেই তাহলে আমাদের রেজাল্ট ভালো আসবে এটা আমাদেরকে কি করতেছে ইউটিউব বলে সরি গুগল বলে দিছে তাহলে আমরা এটা দিলাম তারপরে হচ্ছে এক্সক্লুডেড টাইপস অ্যান্ড লেভেলস আচ্ছা এখন এক্সক্লুডেড টাইপেন্স লেভেলস হচ্ছে দেখেন এখানে হচ্ছে opt out from showing your ads on content that doesn't fit your brand দেখেন এখানে আমাদের তো অবশ্যই এখানে যে স্ট্রিমগুলো আছে সেই স্ট্রিমগুলো যদি আমরা চাই না তাহলে সিলেক্ট করে দিলে এগুলাতে আর দেখাইবে না অর্থাৎ এমন কিছু সাইট আছে যে সাইটগুলোতে আপনার অ্যাডভার্টাইজ চাচ্ছেন না এই জন্য যেমন দেখেন লাইভ স্ট্রিমে লাইভ স্ট্রিমে চাচ্ছি না তাহলে আপনি অ্যাডভার্টাইজ এখানে লাইভ স্ট্রিমে চাই না আমার অ্যাডভার্টাইজটা লাইভ স্ট্রিমে শু করুক লাইভ স্ট্রিম মানে হচ্ছে কেউ ভিডিও লাইভ করতেছে এরকম কেউ যেন আমার এটা দেখক না এটা তাক জেনারেল অডিয়েন্স তো অবশ্যই থাকবে কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ এটা থাকবে ট্রেন্ডস এগুলো থাকবে আর এখানে একটা জিনিস সে দিয়েই দিছে অটোমেটিকলি এইটা থাকবে ঠিক আছে আসো তারপরে হচ্ছে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিওটা আপনি চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন কোনো সমস্যা নাই রিলেটেড ভিডিও হচ্ছে আপনি এডস ক্যাম্পেইন করার জন্য যে রিলেটেড ভিডিওটা দিয়ে আপনি এডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন আপনি সেই রিলেটেড ভিডিওটা দিবেন সেটা হবে রিলেটেড ভিডিও ওকে আসলে রিলেটেড ভিডিওটা বোঝানোর বুঝাইতে গেলে আপনাদের পরের দাপটা বুঝাইলে ভালো হয় আচ্ছা অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসটার মধ্যে আছে দেখেন এখানে আছে ডিভাইস এখন আমার অ্যাডভার্টাইজটা কোন ডিভাইসে আমি শো করতে চাই যদি আমি স্পেসিফিক ডিভাইসে শো করতে চাই তাহলে আমি স্পেসিফিক ডিভাইস দিতে পারবো দেখুন show on all eligible device computer mobile tablet and TV screen অর্থাৎ আমার এখানে দেখাচ্ছে যে আমি যখন আমার অ্যাডভার্টাইজটা কি এখানে যা যা আছে কম্পিউটারের মধ্যে যখন মানুষ দেখবে ইউটিউব চালাইবে তখন কি কম্পিউটারের মধ্যে দেখবে মোবাইলের মধ্যে দেখতে পারবে ট্যাবের মাধ্যমে দেখতে পারবে টিভির মাধ্যমে দেখতে পারবে কিন্তু কিন্তু আমি যদি বলি না আমি এখানে ওই টিভির মাধ্যমে দেখতে চাই না তাহলে টিভি বাদ ট্যাবের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে দেখাইতে চাই না তাহলে কম্পিউটার বাদ ঠিক আছে তারপরে ট্যাবের মাধ্যমে যদি দেখাইতে চাই না তাহলে ট্যাব বাদ এখানে মোবাইলটা দিয়ে দিলাম কিন্তু যদি আমি দিতে চাই তাহলে এটা দিলাম এটা দিলাম তবে টিভি স্ক্রিন অনেক সময় মানে পাশ কাটিয়ে যাওয়াই ভালো তারপরে হচ্ছে advance strategics for mobile phone and tablet এখন দেখেন মোবাইল ফোনের মধ্যেও যদি ট্যাবের মধ্যেও কম্পিউটারের মধ্যেও আমরা আরও পারবো আরও দেখেন আমরা মোবাইল স্পেসিফিক মোবাইল আমরা সিলেক্ট করে দিতে পারবো Android mobile BlackBerry mobile iOS webOS Windows phone এগুলো যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এগুলাতে আমাদের কি করবে না অ্যাডভার্টাইজ শো করবে না কথা বুঝতে পারছেন এখানে যদি দেই তাহলে আমাদের অ্যাডভার্টাইজ কি করবে না শো করবে না উপরেরটাতে কিন্তু বিষয়টা এমন না উপরের মধ্যে বিষয়টা হচ্ছে যদি আমরা এটা আনসিলেক্ট করে দেই তাহলে এখানে অ্যাডভার্টাইজ শো করবে না আর এটাতে হচ্ছে আমরা সিলেক্ট করে দিলে শো করবে না ঠিক আছে তারপরে হচ্ছে মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসের মধ্যে দেখেন এইগুলো আছে মোবাইল ডিভাইস তো দেখাই দিছি মোবাইল ডিভাইস শেষ তারপরে অ নেটওয়ার্ক আচ্ছা আমরা নেটওয়ার্কটা দেখি নেটওয়ার্কের মধ্যে কি কি আমরা নেটওয়ার্ক যদি বলি ওয়াইফাইতে শুধু ওয়াইফাইতে দেখবো যারা অর্থাৎ ইউটিউব ওয়াইফাই দিয়ে চালাইব শুধু তারা দেখতে পারবো ইউনাইটেড স্টেটের একটা নেটওয়ার্ক আছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলে ইউনাইটেড স্টেটের কোন কোন নেটওয়ার্কের মধ্যে দেখাই তো এগুলো এই জায়গার মধ্যে দেয়া আছে আমাদের এগুলো আসলে দেওয়ার প্রয়োজন নাই সাধারণত এগুলো আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু এগুলো অ্যাডস ক্যাম্পেইনে দিবেন না আপনারা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন এগুলো দিবেন না বাট আপনারা হয়তো কোনো একটা ভিডিও দেখলেন কোনো ইউটিউবারের কোনো ইউটিউবারের একটা ভিডিও আপনার চোখে আসলো তখন আপনি দেখলেন যে আমি এই সেট আপনাদের দেখাইছি না তখন আপনাদের মনের মধ্যে আসবে হে ভাইয়া তো এটা বলে নাই হয়তো বলে গেছে নাই তাই আপনাদের দেখাচ্ছি যাতে মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের না থাকে ঠিক আছে প্রত্যেকটা অপশন যেন আপনারা দেখতে পারেন এবারে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিন্তু লেখার কালার ঠিক নাই লেখার কালার চেঞ্জ করেন লেখা বাসতেছে না ব্যাকগ্রাউন্ড বাসতেছে কিন্তু লেখা বাসতেছে না ওকে তারপরে আসেন ফ্রিকোয়েন্সলি ফ্রিকোয়েন্সি ক্যাপিং আচ্ছা ফ্রিকোয়েন্সলি ক্যাপিংটা কি ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্স এগুলা দেওয়ার প্রয়োজন নাই এটা এভাবেই থাকবো কারণ কোনো আমাদের কোনো লিমিট নাই ভিউয়ের ক্ষেত্রে লিমিট নাই ওয়াচের ইমপ্রেশনের ক্ষেত্রেও কোনো লিমিট নাই তা এড শিডিউল এড শিডিউলটা আমরা গতদিন বুঝাইছি তারপরে পেজ এটার পেজ প্রমোশনের ক্ষেত্রে বুঝাইছি বুস্টিংয়ে বুঝাইছি এড শিডিউলটা হচ্ছে আমরা এই যে কোন দিন আমরা সপ্তাহের কোন কোন বারে আমরা আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট দিতে চাই এখান থেকে মানডে দিতে চাইলে মানডে এখান থেকে যদি আমরা টিউসডে দিতে চাই টিউসডে এখান থেকে যদি আমরা ফ্রাইডে দিতে চাই ফ্রাইডে টাইম এখান থেকে সিলেক্ট করতে পারবো টাইম এখান থেকে সিলেক্ট করে যদি আমরা মনে করেন সকাল আটটা থেকে আর বিকাল তিনটা পর্যন্ত দেখাইতে চাই তাহলে এখানে আট সিলেক্ট করে কই আট সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যদি আমরা দেখাইতে চাই তাহলে এখানে ফোনের ওটা হইরি ও থ্রি পিএম ও এভাবে দিয়ে দিছে থ্রি পিএম আমরা থ্রি আটটা থেকে তিনটা পর্যন্ত দেখাইতে চাই না আমরা আটটা থেকে এই সময় মানুষ অফিসে থাকে এই সময় দেখে না ঠিক আছে ফ্রাইডে সারাদিন মানুষ বাড়িতে থাকে তাইলে ফ্রাইডে ফ্রাইডে আমরা সকাল থেকে সকাল আটটা থেকে না মানুষ ঘুম থেকে উঠতে একটু রেস্ট নেস্ট নিতে নিতে একটু সময় লাগে আমরা সকাল দশটা দিলাম ঠিক আছে সকাল দশটা দিলাম দিলাম দশটা তারপরে বারোটা পর্যন্ত দেই কারণ বারোটার পরে মানুষ জুমার মধ্যে চলে যায় এগুলাতে থাকে না এই অবস্থায় থাক ওকে দেখেন আমাদের সব কিছু দেওয়া আছে আপনি আরও দিতে চাইলে এখানে অ্যাড দিবেন আরও দিবেন আপনি স্যাটারডে দেন টিউজডে স্যাটারডে এই যে স্যাটারডে আছে আপনি স্যাটারডে দিলেন স্যাটারডে দেন এখানে আপনি দশটা থেকে দেন স্যাটারডে দশটা থেকে দেন বিকেল পাঁচটা পর্যন্ত বা রাত্রে বারোটা পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ পিএম পর্যন্ত এই সময়টা দেন তাহলে দেখতে পারবো আচ্ছা তারপরে আসেন third party third party measurement third party measurement এটা আসলে এখানে তেমন কিছু নাই দেখেন ad advertise ad ad vendors to let them see your measurement date only vendors that have been added to your account by google customer support are available for this campaign okay there are no available okay third party এটা প্রয়োজন নাই তারপরে আসেন ad group name ad group name কি দিবেন অ্যাড গ্রুপ নেমটাই হচ্ছে আপনার ক্যাম্পেইন নামটা দিবেন এখন সে চাচ্ছে আপনি দেখেন অ্যাড গ্রুপ নেম দিবেন আপনি অ্যাড গ্রুপ নামটা দিবেন আপনি যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টটার নামটা দিবেন যেমন আমি দেই মনে করেন ডিজিটাল মার্কেটিং দিলাম ডিজিটাল মার্কেটিং অ্যাড গ্রুপ নেমটা হচ্ছে আপনি যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিবেন বা যে কোম্পানির স্পেসিফিক একটা কোম্পানির অ্যাডভার্টাইজ দিবেন সেই কোম্পানির নামটা এই জায়গার মধ্যে দিবেন ঠিক আছে আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজ মনে করেন আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজ ওকে নাম দিলাম অ্যাড গ্রুপ ডিজিটাল মার্কেটিং আচ্ছা তারপরে হচ্ছে কি ডেমোগ্রাফি ডেমোগ্রাফিটা হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দেওয়া আমার পুরুষ মহিলার দরকার কিন্তু আননের দরকার নাই আমার এইজ দরকার হচ্ছে কত এগুলা আমার দরকার নাই এগুলার টিকমার কোটাইয়া দিয়ে দেই পঁয়তাল্লিশ হ্যাঁ। আমার দরকার আঠারো এই এই এই মানুষের দরকার তারপরে প্যারেন্টস স্ট্যাটাস আননোন দরকার নাই non parents not a parents parents দুটার দরকার কিন্তু আননোনের দরকার নাই এখন দেখেন হাউজুল ইনকাম এই যে বলছিলাম হাউজুল ইনকাম হাউজহোল্ড ইনকাম হচ্ছে কাজ মানুষের তাদের ফ্যামিলির দশ পার্সেন্ট ইনকাম এগারো থেকে বিশ পার্সেন্ট ইনকাম এখান থেকে আননোন প্রয়োজন নাই আমার সব আননোন সবসময় উঠাইয়ে দিবেন আননোন এমন একটা জায়গা যেখানে কোনো জানা খবর নাই সেটার আমার প্রয়োজন নেই আমার এমন একটা প্রয়োজন যেটা আমার জানা আছে ঠিক আছে বাদবাকি সব ইনকাম আমার প্রয়োজন আছে ওকে তারপরে আসেন অডিয়েন্স সিগমেন্ট অডিয়েন্স সিগমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটু দেখেন অডিয়েন্স সিগমেন্টটা হচ্ছে এই যে আমরা কোন ধরনের মানুষকে খুঁজছি এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুঁজছি তাইলে আমরা ডিজিটাল মার্কেটিং নামে সার্চ দিব ঠিক আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছি এখান থেকে ডিজিটাল মার্কেটিং কাস্টম সিগমেন্ট এটা দিলাম ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস দিলাম মার্কেটিং দিলাম এগুলা হচ্ছে কি আমাদের এই রিলেটেড মানুষগুলোর কাছে আমাদের ক্যাম্পেইনটা পৌঁছাইবে তারপরে যদি আমি কাস্টম সিগমেন্ট দিতে চাই এখানে আমাকে কিছু সাজেস্ট করছে এই যে সাজেস্ট করছে ডিজিটাল মার্কেটিং এটা দিলাম ঠিক আছে এখানে সবগুলা যদি আমি কপি করে নেই এই যে যা কিছু আছে এখানে সব যদি কপি করতে পারবো কপি করে এগুলা সব দিতে পারি তাহলে আমরা এগুলা সব দিয়ে দিব ঠিক আছে কপি ওকে তারপরে এখান থেকে যদি এখানে পেস্ট দিয়ে দেয় এখানে না এই যে দিয়ে দিলাম তারপরে সেভ দিলাম এই যে দেখেন আমাদের সব দেখাচ্ছে এই জায়গার মধ্যে digital marketing how to grow your business with digital marketing how can digital marketing help your business how to start digital marketing company এইভাবে আমাদের এখানে দিয়ে দিচ্ছে এগুলো আমরা চাইলে এগুলোও দিতে পারি ঠিক আছে তারপরে আসি নিচের দিকে আচ্ছা reach more people who are similar to your selected audience আচ্ছা আপনি কি এমন মানুষের কাছে পৌঁছাইতে চান যাকে আপনি চাচ্ছেন সে এইরকম সিমিলার মানুষ যে আপনার সমান মোটামুটি আপনার এই এর মতোই হয়তো হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু মোটামুটি পাশাপাশি আছে এরকম কারোর কাছে আপনার অ্যাডভার্টাইজটাকে পৌঁছাতে চান যদি পৌঁছাতে চান তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি পৌঁছাতে না চান তাহলে টিকমার্কটা উঠাইয়া দিবেন ঠিক আছে তারপরে আসেন কিওয়ার্ড আসুন কিওয়ার্ড কিওয়ার্ড দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি যদি কিওয়ার্ড কিভাবে দিবেন অবশ্যই যে বায়ার আপনাকে যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটটাতে আপনি ঢুকবেন ডুইকা প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে আপনি প্রোডাক্টগুলো রিসার্চ কইরা আপনি সেই প্রোডাক্টগুলো থেকে যেভাবে আমি কিউআর কিউআর প্ল্যানার থেকে যেভাবে কিউআর রিসার্চ দেখাইছি ওইভাবে কিউআর প্ল্যানার থেকে আপনি কিউআর রিসার্চ করবেন রিসার্চ কইরা আনিয়ে এই জায়গা থেকে কিউআর বসাই দিবেন আরেকটা ওয়ে আছে আরেকটা ওয়ে হচ্ছে যে বায়ারটা আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবে সেই লিঙ্কটা এখানে বসাইয়া দিবেন বসাইয়া সার্চ দিবেন সার্চ দিলে কিছু কিওয়ার্ড আপনাকে এই জায়গার মধ্যে শ করবে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিলে দিতে পারেন আচ্ছা আমি এখানে কিছু কিওয়ার্ড লিখেই দেই ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তারপরে digital marketing tutorial digital marketing channel digital marketing learn এভাবে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ঠিক আছে এইভাবে আমি দিলাম পনেরোটার মতো দেয়া যায় এখানে ওকে আরও আছে এখানে ভুল আছে না না এখানে বলছি যে বায়ার যে আপনাকে একটা ওয়েবসাইট দিবে না আপনাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিবে সেই ওয়েবসাইট লিঙ্কটি এখানে বসাইয়া কিওয়ার্ড সার্চ দিবেন তবে সেই কিওয়ার্ডগুলো খুবই স্পেসিফিক না আপনি ওই কিওয়ার্ডগুলো বার করবেন আর কিওয়ার্ড প্ল্যানার থেকে এই সেটিংসে গিয়া কিওয়ার্ড প্ল্যানার আছে কিওয়ার্ড প্ল্যানার থেকে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার এই যে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি কিওয়ার্ডগুলোকে কি করবেন রিসার্চ করবেন কিভাবে রিসার্চ করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনি ওই ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করবেন ঠিক আছে ওকে আচ্ছা টপিক টপিক হচ্ছে এখন আমরা এখান থেকে কিছু জিনিস সার্চ করে দিতে পারবো যে select topic to show ads on content about specific subject দেখেন এমন কিছু ভিডিও কি আমরা সার্চ করে দিতে পারবো যে ভিডিওগুলোতে আমার ক্যাম্পেইনটা শো করবে দেখেন এখানে যদি দেই আমি শুধু আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট দেই মাথায় ঢুকতেছে না এটা এত ঝামেলা হ্যাঁ হ্যাঁ বলছিলাম না আগেই যে ক্যাম্পেইনের ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে অ্যাডভান্স লেভেলের ক্লাস হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস এগুলার ভিডিও দেখতে হবে প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করতে হইব বুঝছেন নেই প্রত্যেকটা অপশন আপনি ভিডিও দেখে দেখে খাতায় নোট করবেন নোট কইরা কইরা তারপরে প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা arts and entertainment arts and এন্টারটেনমেন্টের যদি দেন তাহলে আপনি শুধু আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এইভাবে সিলেক্ট করে দিলে এখানে যত আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট মানে হচ্ছে আমরা যে নাটক সিনেমা বুলা বুঝি এগুলা সেলিব্রেট এন্টারটেনমেন্ট যদি এখান থেকেও আপনি কিছু সিলেক্ট করে দিতে চান কোনো কোনো চ্যানেল কোনো কোনো ভিডিওকে মানে এই জায়গাগুলোতে আমরা যেগুলোতে সিলেক্ট করে দিচ্ছি এইগুলোতে আমার অ্যাডভার্টাইজটা দেখাইবো ঠিক আছে আর যদি আমি সিলেক্ট করে না দিই তাহলে যা আছে সবগুলোতে আমরা দেখাইব music and audios online media TV and videos হ্যাঁ এই যে এগুলো এগুলো আমরা এইভাবে সিলেক্ট করে দিলে দিতে পারি তারপরে আছে বিজনেস ইন্ডাস্ট্রি কম্পিউটার ইলেকট্রিক এই এই জাতীয় ভিডিওর মধ্যে যদি দেই তাহলে এখানে আমরা আরও দেখতে পারবো কিভাবে সিএ ডিএর এম এগুলো আমরা সিলেক্ট করে এভাবে দিতে পারি ঠিক আছে নাও দিলে না দিলে না এটা আবার যদি দেই তাহলে এখানে এটা সিলেক্ট করে দিলে এই জায়গার মধ্যে যা আছে সবগুলোতে আসবে ঠিক আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক মানুষ যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করে বা বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে যদি দেই তাহলে এটাতে আসবে অথবা স্পেসিফিকভাবে যদি দেই তাহলে স্পেসিফিকভাবে এভাবে দেওয়া যায় ফুড শুধু ফুড যদি দেই ফুড অ্যান্ড গ্রোসারি ডেলিভারি এগুলা রেস্টুরেন্টের ফুড যদি দেই তাহলে দিতে পারে ঠিক আছে গেমের চ্যানেলে দিতে চাইলে গেমের চ্যানেলেও দিতে পারবো এই যে গেম কিভাবে গেম ব্রা board game card game computer game dice এভাবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এভাবে হেলথে চাইলে দিতে পারবো হ্যাবিজ অ্যান্ড লেজার দিতে পারবো হোম গার্ডেন দিতে পারবো ইন্টার ইন্টারনেট টেলিকম এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো যদি এভাবে না দেই তাহলে আমরা এগুলা তারপরেও যদি না থাকে তাহলে মনে করেন আপনি আপনি একটা চ্যানেলে আপনি মনে করেন একটা ইউটিউব চ্যানেলে দিতে চান যে চ্যানেলটাতে শুধু ওই চ্যানেলের ভিডিওগুলোতেই আপনি দিতে চান বা একটা স্পেসিফিক ভিডিওর মধ্যে দিতে চান আমি একটা স্পেসিফিক ভিডিও অন করি আপনারা দেখবেন মনে করেন এই ভিডিওটা উনি মিস্টার কে উনি ফ্রিল্যান্সার আরমান মনে করেন উনার ভিডিওটা আচ্ছা উনারটা দেওয়ার জন্যই আমার একটা ভিডিও নিয়ে আসি হ্যাঁ, আমার একটা ভিডিও মনে করেন এই ভিডিওটার মধ্যেই আপনি অ্যাডভার্টাইজ দিতে চান ফোর কেন ভাই কেন এত রাগ কেন মনে করেন আমি এই ভিডিওটাতেই আমি কি করব অ্যাডভার্টাইজ রান করব ঠিক আছে আমার এই ভিডিওটা স্পেসিফিক এই ভিডিওটার মধ্যেই আমার অ্যাডভার্টাইজ দেখাইবো আচ্ছা ভিডিওটার লিঙ্ক আমি কপি করি কপি লিঙ্ক তারপর কই কপি এই যে এখানে আমরা এই ইউআরএলটা এখান থেকে কপি পেস্ট করে দিলাম ঠিক আছে এখন কি করব জানেননি এই যে ভিডিওটা আছে এখানে সব ক্লিয়ার ঠিক আছে এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটার মধ্যেই শুধু অ্যাডভার্টাইজটা দেখাইবো ওকে শেষ বাদ বাকিগুলো সব বাদ ওকে তারপরে হচ্ছে আসেন প্লেসমেন্ট প্লেসমেন্ট হচ্ছে কি জানেন প্লেসমেন্ট হচ্ছে আচ্ছা এখন চেয়ার বাদ দেন বাদ দিয়ে ক্লাসটা দেন যে আমরা যে ভিডিওটা দিয়ে ক্যাম্পেইন দিতে চাই সেই ভিডিওটা হচ্ছে আমার প্লেসমেন্ট এখন আমি কোন ভিডিওটা দিয়ে দিতে চাই মনে করেন আমার এই চ্যানেলের একটা ভিডিও দিয়েই আমি দিচ্ছি এটা দেখানোর জন্য আপনাদের দিচ্ছি আপনারা যে এইভাবে আপনারা প্র্যাকটিস করার সময় এভাবে যে কোনো একটা চ্যানেলের একটা ভিডিও নিয়ে আপনি চলে আসবেন আইসা আপনি প্র্যাকটিস করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি মনে করেন এই যে এখান থেকে কোন ভিডিওটা দেয়া যায় মনে করেন ওখান থেকে স্যার আমি যে ভিডিওটা নিব ওই চ্যানেলটা যদি মনিটাইজ করা না থাকে না না চ্যানেল মনিটাইজ শর্ত না তো চ্যানেল মনিটাইজ শর্ত না এই যে দেখেন স্কিপেবল এডস আসছে আপনারা দেখেন এই যে স্কিপ করার মতো এটাই হচ্ছে স্কিপেবল অ্যাডস চ্যানেল মনিটাইজ শর্ত না শর্তটা হচ্ছে যে ভিডিওটা দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করা হবে সেই ভিডিওটা যেন তাকে কথা বুঝতে এই যে দেখেন একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে এই অ্যাডভার্টাইজটা দেখেন কয়েক সেকেন্ড পরে কয়েক সেকেন্ড পরেই দেখেন স্কিপেবল চলে আসছে এইটাই হচ্ছে স্কিপেবল অ্যাডস ওকে তারপরে আসেন এখান থেকে এই লিঙ্কটা আমি কপি করি এই লিঙ্কটা কপি করলাম আচ্ছা লিঙ্কটা কপি করে আমি এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের লিঙ্ক এই জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে প্লেসমেন্ট না সরি এখানে এটা দিলাম কেন এটা তো এখানে না সরি সরি এটা ওই যে নিচে নিচে এটা তো হচ্ছে আপনার প্লেসমেন্ট আর এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ভিডিও আচ্ছা দাঁড়ান এখানে প্লেসমেন্টের জন্য একটা জিনিস ফেস লাগাই দিছি টপিক্স দিয়ে দিছি তারপরে হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্ট হচ্ছে ইউটিউব চ্যানেল মনে করেন আমি ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেস করতে চাচ্ছি ঠিক আছে আমি এই যে ইউটিউব চ্যানেলটা আমার এই যে ইউটিউব চ্যানেলটা আচ্ছা আগে এই যে ভিডিওটার অ্যাডভার্টাইজ নিছি সেটা হচ্ছে আমার এইটা এই ভিডিওটা হচ্ছে মনে করেন আমার এডস ক্যাম্পেইনের জন্য এটা এখানে দিয়ে দেই তারপরে আমি আনতেছি দাঁড়ান আচ্ছা এখন প্লেসমেন্টটা হচ্ছে আপনি কোথায় প্লেস করতে চান আপনার অ্যাডভার্টাইজটা কোন জায়গায় আপনি অ্যাডভার্টাইজটা প্লেস করতে চান এটাই হচ্ছে প্লেসমেন্ট তাহলে আমি দিছি ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমার প্লেস করতে চাই আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন আপনার যদি প্রোডাক্টের এখানে ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে দিবেন প্রোডাক্টের লিঙ্ক যে ওয়েবসাইটের ভিতরের যে প্রোডাক্টের যে লিঙ্ক আছে সেখান থেকে দুইটা লিঙ্ক বসাইয়ে দিবেন তিনটা লিঙ্কও বসাইতে পারবেন দেখেন your ads can can appear on your on YouTube or display network placement that আপনার যেখানে দেখাতে চাচ্ছেন সেখানেই আপনি দিয়ে দিবেন অথবা চ্যানেলের না সরি মানে আরেকটা জিনিস বিষয় বুঝাইতে চাই আপনি কি ইউটিউবের চ্যানেলের ভিতরে দেখাতে চান না সার্চে দেখাইতে চান এখানে অনেক কিছু দিতে পারবেন ওকে তারপরে আসেন এখানে হচ্ছে ক্রিয়েট ইউটিউবের এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখা ভালো যদি আপনি প্লেসমেন্টটা সিলেক্ট করে না দেন তবুও যে আপনার অ্যাডভার্টাইজের মধ্যে আপনার অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কোনো ঝামেলা হবে এরকম কোনো কথা না কিন্তু এইটাই হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা আপনি কি খেয়াল করতে হইব এখন এই জায়গাটা হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস আমি কোন ভিডিওটাতে এডস করতে চাই সেই ভিডিওটা আমার যে ভিডিওটাতে আমি এডস ক্রিয়েট করতে চাই সেই ভিডিওটার লিঙ্ক এখানে বসাই দিলাম এই যে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কিছুক্ষণ পরে পাঁচ থেকে সাত সেকেন্ড বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পরে অটোমেটিক এই জায়গাতে আসবে স্কিপ শব্দটা আসবে মানুষ ভিডিওটা স্কিপ করে যাইব আর যদি স্কিপ না করে তাহলে এখানে চলতেই থাকবে তাহলে স্কিপেবল অ্যাডের মধ্যে আপনার ভিডিওটা কত লম্বা লং সেটা কোনো ম্যান্ডেটরি বিষয় না একটা ভিডিও তাকা হচ্ছে আসল আপনাকে অবশ্যই সেটা পনেরো সেকেন্ডের বেশি হতে হবে ভিডিওটা স্কিপেবল অ্যাডসের ক্ষেত্রে আপনার ভিডিওটা অবশ্যই পনেরো সেকেন্ডের বেশি হতে হবে এটা হচ্ছে শর্ত ওকে আচ্ছা তারপরে আসেন ফাইনাল ইউআরএল ফাইনাল ইউআরএলটা হচ্ছে আপনার আপনি আপনার অ্যাডভার্টাইজ আপনি যে এই অ্যাডসটা দিচ্ছেন এই যে গুগলকে টাকা দিচ্ছেন এই গুগলকে টাকা দেওয়ার কারণে আপনার মানুষগুলাকে কোথায় আপনি ভিজিট করাতে চাচ্ছেন কথা বুঝতে পারছেন আপনি কোথায় মানুষগুলাকে ভিজিট করাতে চাচ্ছেন হ্যাঁ আমি মানুষগুলাকে ভিজিট ভিজিট করাইতে চাই কোথায় মনে করেন আমি আমার চ্যানেলে ভিজিট করাইতে চাই আমি যদি আমার চ্যানেলে ভিজিট করাইতে চাই তাহলে এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা নিলাম এই যে আমার চ্যানেলের লিঙ্ক এটা নিলাম নিয়ে বসাই দিলাম মনে করেন আমার চ্যানেলটাকে আমি গ্রো করাইতে চাই সাবস্ক্রাইবার বাড়াইতে চাই এই জন্য আমি আমার চ্যানেলে ভিজিটর চাই অর্থাৎ মানুষ যেন আমার চ্যানেল ভিজিট করে এখন কি করবে মানুষ আমার চ্যানেল ভিজিট করবে অ্যাডভার্টাইজটা মানুষ বিভিন্ন চ্যানেলে শো করবে তারপরে এখানে যদি মানুষের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ঢুকবে ডুইকা সাবস্ক্রাইব দিবে দিতেও পারে নাও দিতে পারে ওকে তারপরে হচ্ছে এটা অটোমেটিকলি চলে আসবে এটা দেয়া লাগবে না তারপরে হচ্ছে call action call to action call to অ্যাকশনটা আপনার জন্য ম্যান্ডাটরি না দিতে চাইলে সিলেক্ট করবেন এখানে লিখবেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাবস্ক্রাইব এখানে দশটা লেখা যায় কারেক্টার এই জন্য দশটার ভিতরে লিখতে হইব আগে পনেরোটা লেখা যায় তো এখন দশটা এখন দেখেন ওই যে দেখেন আমি এই জায়গাটা সিলেক্ট করে দেওয়ার কারণে এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু সাবস্ক্রাইব শব্দটা আসে আসছে আগে কিন্তু এই সাবস্ক্রাইব শব্দটা ছিল না আমি আবার যদি এটা কাইটটা দেই মনে হয় এটা টিকমার্ক উঠাই দিই তাহলে আপনি কি দেখতে পারবেন দেখেন এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব শব্দটা নাই ওকে ঠিক আছে এখানে টিকমার্ক দেওয়ার কারণে আমি এখানে সাবস্ক্রাইব শব্দটা দিলাম সাবস্ক্রাইব শব্দটা দিলাম এই জায়গার মধ্যে এই যে দেখেন সাবস্ক্রাইব শব্দটা চলে আসছে ঠিক আছে তারপরে আসছেন হেডলাইন হেডলাইনটা কি হেডলাইনটা হচ্ছে আপনি কি হেডলাইন চাচ্ছেন এখানে পনেরোটা ক্যারেক্টারের মধ্যে দিতে চারেন তাহলে হেডলাইনটা মনে করেন ফ্রিল্যান্সার জার্নাল দেয়া আছে তো এখানে আপনি দিতে পারেন মার্কেটিং দিলাম দেখেন মার্কেটিং এখন মার্কেটিং দেওয়ার পরে কি আসছে এই যে দেখেন আমার এখানে ফ্রিল্যান্সার জয়নাল নাম বাদ দিয়ে চলে আসছে কি মার্কেটিং তাইলে আমার এটা দেওয়ার প্রয়োজন নাই বাবারে আমার যে নামটা আছে নামটাই থাকব কারণ এটা যদি আপনি এইভাবে চান দিতে পারেন না দিলে কিচ্ছু আসে যায় না এখন আমার নামটা অটোমেটিকলি চলে আসছে তারপরে আসেন কি এডিওয়ার না এটা এটা নাই এটা আমাদের দরকার নেই এটা আমাদের দরকার নেই তারপরে হচ্ছে ad name ad name one ad name one কি ওয়েবসাইটের একটা নাম দেন মনে করেন আইটি অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে খুব ভালো লাগছে আপনার ক্রিয়েটিভিটি দেখে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা এখানে দেখেন অ্যাড নেমটা আপনি দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার দিয়ে দিতে পারবেন তারপরে এড ক্যাপশন আচ্ছা এড ক্যাপশনটাতে কি আছে দেখি আমরা এই যে এড ক্যাপশনটা আমার এটা এখানে আছে যদি আপনি আরও দিতে চান তাহলে আরও দিতে পারবেন এখান থেকে অ্যাড নিউ ভিডিও মনে করেন আরেকটা ভিডিও দিতে চাই তাহলে আরেকটা ভিডিও দিতে চাইলে এখান থেকে আমি আমার চ্যানেলে গেলাম কুইজানি চ্যানেলে যে চ্যানেলে গেলাম চ্যানেলে গিয়া মনে করেন আমি এই ভিডিওটা দিতে চাই এই ভিডিওটাই দিতে চাই এটা কি না সেলের লাইফ টাইম শেষ পর্যায়ে আর দশ ওকে দেখেন আরেকটা ভিডিও দিতে চাচ্ছি আমি আরেকটা ভিডিও দিলাম ওকে পেস্ট এখন এটা আমার আরেকটা ভিডিও দিলাম আরেকটা ভিডিও কোথায় যেতে চাই মনে করেন আমার এই আগের এই ইউআরএলটাতেই নিতে চাই আমার আগের চ্যানেলে এটাতেই নিতে চাই তাহলে আমি এখানে দিয়ে দিলাম কল টু অ্যাকশন আগে যেভাবে দিছি ওইভাবে দিলাম সমস্যা নাই এই যে আরেকটা চলে আসছে তারপরে আসেন বিট এই যে বিটটা আগে দেখাইছিলাম এই বিটটা হচ্ছে আমি প্রত্যেকটা ক্লিকে অর্থাৎ আমি দেখাই আপনাদের দেখাইলে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন এই যে আমি গেলাম ঠিক আছে এই যাওয়ার পরে যখন অ্যাডভার্টাইজ দেখাইব তখন অ্যাডভার্টাইজ দেখানোর পরে ওই অ্যাডভার্টাইজের উপরে নিচে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করে এখানে কোনো অ্যাডভার্টাইজ নাইনি এই জায়গার মধ্যে তো কোনো অ্যাডভার্টাইজ দেখতেছি না আচ্ছা যাই হোক আমার এই চ্যানেলটা মনে করেন আমার এই চ্যানেলটা এটাই আমি প্রমোট করছি এই চ্যানেলে এই যে আমি ঢুকছি এই যে আমি ঢুকছি এই ঢুকার কারণে আমার এখান থেকে টাকা কাটা নিব কথা বুঝতে পারছেন এখানে টাকা কাটা নিব এই টাকা কাটাটা নেওয়াটা হচ্ছে বিড তাহলে আমার প্রত্যেকটা ক্লিকে ওই যে এখানে হচ্ছে কস্ট পার সিপিএম সিপিএম মানে হচ্ছে কস্ট পার থাউজেন্ডস ইমপ্রেশন মানে প্রতি হাজারে আমি কত দিতে চাই ইউটিউবকে আমি মনে করেন পয়েন্ট ফাইভ জিরো সেন্ট দিতে চাই মানে আমি পঞ্চাশ সেন্ট দিচ্ছি গুগলকে যাতে আমার এক হাজার ইমপ্রেশনে সে আমার কাছ থেকে পঞ্চাশ সেন্ট কাইটা নেয় কথা বুঝতে পারছেন এর চেয়ে বেশি যেন না নেয় এখন পঞ্চাশ সেন্টে আমার কাছ থেকে কাইটা নিব তবে এই ক্ষেত্রে আমি রেজাল্ট একটু লো আসতে পারে আমার যাই হোক আমার মোটামুটি ক্যাম্প ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে এখন আমরা একবার রিচেক দিয়ে দেই এই থেকে আমাদের শুরু করছি তাই না এখান থেকে শুরু করছি campaign name brand awareness and reach ঠিক আছে তারপরে আছে ক্যাম্পেইন নেম দিছি campaign name YouTube skippable ads তারপরে বিড স্ট্রেটেজি এটা অটোমেটিকলি আছে তারপরে হচ্ছে টোটাল বাজেট আমরা পঞ্চাশ ডলার দিছি আমরা স্টার্ট ডেট এন্ড ডেট দিছি তারপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক শুধু ইউটিউবকে সিলেক্ট করছি তারপরে হচ্ছে আমরা ক্যাম্পেইনকে সিলেক্ট করতে চাচ্ছি ইউনাইটেড স্টেটে তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ দিছি তিনটা তারপরে হচ্ছে আমাদের এখানে ইনভেন্টরি টাইপ দিছি আমরা মিডিয়ালটা মিডিয়ামটা তারপরে এখান থেকে আমরা কিছু সিলেক্ট করে দিছি যেগুলাতে আমাদের অ্যাড শো করবে না তারপর রিলেটেড ভিডিও আমরা দিছি না রিলেটেড ভিডিও আমাদের দেওয়ার প্রয়োজন নাই তারপরে এখান থেকে আমরা দিছি কম্পিউটার মোবাইল অ্যান্ড ট্যাব টিভিতে আমাদের প্রয়োজন নাই তারপরে এখানে এগুলো আমরা ফাঁকা রাখছি এখানে আমরা অ্যাড শিডিউল মিক্স করে দিছি তারপরে আমাদের অ্যাড গ্রুপের নাম দিছি ডিজিটাল মার্কেটিং এখানে আমরা এই সিলেক্ট করে দিছি হাউস হোল্ড ইনকাম সিলেক্ট করে দিছি আমাদের সব কিছু মোটামুটি ঠিক আছে এখন যদি অ্যাড অডিয়েন্স এক্সটেন এক্সপেনশন এটা আমাদের সিলেক্ট থাকবে এটা কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এইগুলো আমাদের ঠিক আছে ঠিক আছে আর কোনো ঝামেলা নাই এখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবো ক্রিয়েট ক্যাম্পেইন এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাব create campaign create campaign okay এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম দেখেন আমাদের ক্যাম্পেইনটা হয়ে দিব এখন এই যে এখানে বলছে কি a campaign with this name already existed মানে আমি এই নামে অলরেডি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছি আর আমি এই নামে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো না তাইলে YouTube skippable ads for my channel দিয়ে দিলাম YouTube skippable ads for my channel YouTube স্কিপেবলটা হচ্ছে আমার চ্যানেলের জন্য এখন আমাকে আর কোথাও তো লাল দাগ দিয়ে নাই দেখেন এভাবে যদি আমার কোনো জায়গায় ফল্ট হয় তাহলে আমাকে এভাবে লাল দাগ দিয়ে দরিয়ে দিবে এখন দেই ক্রিয়েট ক্যাম্পেইন নেয় কি না এই তো নিয়ে নিছে কন্টিনিউ টু ক্যাম্পেইন এখন আমরা কন্টিনিউ টু ক্যাম্পেইনে যাই কন্টিনিউ টু ক্যাম্পেইনে গেলে আমাদের ক্যাম্পেইনটা শো করবে আমাদের সামনে এখন যদি আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করে দেই তাহলে আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে যাবে আমাদের যেতটুকু পরিশ্রম করছি এতক্ষণ বৈশা বৈশা আমরা কাজ করছি সব কিছু আমাদের শুরু হয়ে যাবে এই যে আমাদের এখান থেকে রেজাল্ট দিবে আমরা এখানে রেজাল্ট দেখতে পারবো সম্পূর্ণ রেজাল্ট এখানে আসবে আমরা রেজাল্ট এখান থেকে দেখতে পারবো ঠিক আছে এই যে দেখেন আমাদের টোটাল রেজাল্ট পঞ্চাশ ডলারের করছে কী কী আসবে কোথায় কত ডলার কোর্স হয়েছে ডাউনলোড কত হয়েছে কন্টিনিউ কত হয়েছে সব কিছু চ্যাট বাই চ্যাট একদম ক্লিয়ারলি আমাদের চুকের সামনে আয়না দেখাইবে এখন যদি আমরা যদি টাকা না দেই গুগলকে তাহলে এই যে তিরিশ দিন বলছে তিরিশ দিন পরে আমাদের এটা অটোমেটিকলি সে ক্যান্সেল করে দিবে ঠিক আছে এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কে কি প্রশ্ন করবেন একটু প্রশ্ন করতে পারেন অলরেডি তো মামুন ভাই বলেই দিছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সে কি বলতেছে কিছুই বুঝতেছে না হ্যাঁ এটাই আমি যখন প্রথম গুগল এডস ক্যাম্পেইনের ক্লাসগুলো করছিলাম তখন আমার মাথার উপরে দিয়ে মনে হয়েছে শান্তিমন্দি গরম হয়ে যাইব কোন দিক থেকে কোন দিক দিয়ে যাইতেছে কিছুই বুঝতেছি না এটুকু আপনারা যারা প্রথমভাবে করতেছেন এটা আপনাদেরও এরকম মনে হবে তবে একটা মুহূর্তে এটা আর মনে হবে না এমনি ঠিক হয়ে যাব এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কারো কোনো প্রশ্ন নাই বাদন ভাই আছেন বাকরুদ্ধ ভাইয়া স্যার কেন মানে সবগুলো অ্যাডস ক্যাম্পেইন তো মোটামুটি সেমই আর গুগল অ্যাডস তো আগে দেখা হয়েছে বাট তারপরে মানে অনেকবার প্র্যাকটিস করলে প্রবলেম গুলো বের হয়ে আসবে তো বাকরুদ্ধ কেন এই ক্লাসের ঘোরের মধ্যে পড়ে গেছি মানে কোনো পয়েন্ট যেন মিস না হয়ে যায় তাই জি স্যার গুলা ঠিক আছে তো মানে আপনি তো আগে তো মোটামুটি জানেন হিসাবে একদম ঠিক আছে তো দেয়া দেয়া হচ্ছে তো কোনোটা ছাড় করতেছে না জি স্যার আপনি এক আপনার আমি বরং আরো অন্য অন্য যেসব জায়গায় শিখি ওই সব জায়গায় যে ল্যাকিংস গুলো মানে যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যায় আপনার বোঝানোর ইয়া স্টাইলটা একটু মানে খুবই মানে আমাদের আমরা যারা ওগুলো মাথার উপর দিয়ে যায় মানে সবাই একটু স্পিডি বুঝায় তো আপনি বুঝাইলে ওই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায় আমার কাছে থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো মানে আমার আগের জানার থেকে যে মানে একটু মিস ইনফরমেশন থাকে যেগুলো আসলে একটু মানে বুঝতে পারি না ওগুলো হচ্ছে আপনি বোঝানোর পর একদম ক্লিয়ার হয়ে যায় thank you very much Abdullah ভাই কি অবস্থা আচ্ছা। আমি দেখতে পাচ্ছি না আজকে এখন আমার ল্যাপটপটা যদি স্যার দেয় বলতে কালকে দিবে স্যার তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি স্যার আচ্ছা ঠিক আছে রঞ্জন ভাই আদাব ভাই আদাব কি অবস্থা আপনি খুব শান্তশিষ্ট ক্লাসে কোনো কথা বলেন না না আমি শুধু শুনি আচ্ছা আচ্ছা আচ্ছা প্রশ্ন আছে প্র্যাকটিস করি প্র্যাকটিস করে তারপরে আমরা ইয়ে করবো আর কি প্র্যাকটিস না করলে আসলে প্রশ্নগুলো মনে হয় ইয়ে হবে না আগে প্র্যাকটিস দরকার না আমি আরেকটা ক্লাস মঙ্গলবারে নিব বুঝতে পারছেন আপনাদের না মঙ্গলবারে না বুধবারে হ্যাঁ আরেকটা ক্লাস বুধবারে নিব বুধবারে নেওয়ার জন্য আপনাদের এই যে এডস ক্যাম্পেইনের বুধবারে নিলে প্রায় মনে করে পাঁচটা সাতটা ক্লাস হয়ে যাব সবগুলো ক্লাস প্র্যাকটিস করার জন্য আমি এক সপ্তাহ সময় দিব আপনাদের এবং গি ক্রিয়েট সহ ইন টোটাল গি ক্রিয়েট সহ এই এই ক্লাসগুলোর গিগ ক্রিয়েট সহ সময় দিব তারপরে আমরা যাইব বাম্পারেট এডস বিং এডস এগুলাতে আরও আরও কঠিন ক্লাস রয়েছে কথা বুঝতে পারছেন এগুলা তো এখনও নর্মাল ক্লাস আর এই ক্লাসগুলো যদি না বুঝেন তাহলে সামনেরগুলো বুঝবেন না ঠিক আছে আর বিং এডস এগুলো তো মনে হয় বাংলাদেশে খুব কম মেন্টরি দেখায় <laughs> আপনি দেখেন মানে বিং এর অ্যাড ক্যাম্পেইনের টিউটোরিয়ালই পাওয়া যায় না ইউটিউবে টিউটোরিয়াল নাই হ্যাঁ আমি খুব ছিলাম ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আচ্ছা মানে ফ্যামিলি ফিমেল একজনের নেই বেনজিরাপু আছেন তারপরে হেলেস সেটু আছেন এনে উনি কী লিখছে উনি আর আসলে নামটা উচ্চারণ করতে পারি না আরও কে জানি আছেন আপনারা একটু কথা বলেন কেউ একজন আপনাদের কারোর সাথে অভিনয় হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রশ্ন কি করব কিছু বুঝতেছি না কারণ গুগল ইয়েতে আমার একদম নতুন মানে আচ্ছা, আচ্ছা। এখনো ই নেই এক্সপিরিয়েন্স নেই আচ্ছা বুঝতে পারছি তাইলে প্র্যাকটিস করেন প্র্যাকটিস কইরা নিজেরে আগে দেখেন কোথায় কেউ জায়গায় আটকেন কোনটা লিকেন্স রয়েছে এটা আপনি বুঝেন যদি দেখা যায় ভিডিও দেখবেন তখন ক্লাস অবশ্যই আপনারা আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই তার আগে ভিডিওটা দেখবেন তাহলে আর একটু সহজ এবং প্রয়োজনে আপনারা যারা একদম বুঝতেছেন না মনের মধ্যে একদম বুঝতেছেন না আপনারা ভিডিওটা দেখে দেখে টপিকগুলো লেখা রাখবেন নোট করবেন ঠিক আছে নোট করে হইরা কাজ করবেন তারপরে হচ্ছেন বতুল ভাই না রশিদ ভাই রশিদ ভাই অফিসিয়াল রশিদ ভাই কি অবস্থা রশিদ ভাই মনে আমাদের ফলাইয়া ঘুমাই গেছে নাকি আল্লাহ জানে <laughs> সম্ভবত ঘুমাই গেছে তাহলে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আগামী ক্লাস হবে আমাদের ইউটিউব নন স্কিপেবল অ্যাডস বুঝছেন তবে ইউটিউব স্কিপেবল অ্যাডসটা যদি আপনারা প্র্যাকটিস করে নেন ভালো কইরা তাইলে নন স্কিপেবল অ্যাডসটা করা আপনাদের জন্য কোনো কষ্ট হবে না কথা বুঝতে পারছেন হালকা দুই একটা সেট হ্যাঁ অলমোস্ট সেম শুধু এটা 3 মিনিটের ভিডিও হয় আর এটা হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও ওইটাই ওইটাই আর কিছু নাই বুঝছেন অলমোস্ট প্রায় সেম আর জাস্ট হালকা একটা দুই একটা কথা বা দুই একটা সেটিং চেঞ্জ এই জন্য আপনারা স্কিপেবল এয়ার্সটা একটু <coughs> ভালো করে প্র্যাকটিস করেন তাইলে পরেরটাও দেখাই দেবেন ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম